Hello friend welcome to Kolkata coder club আজকে আমরা আপনাকে শেখাবো যে কিভাবে আমরা একটা অ্যানিমেটেড জিআইএফ তৈরি করতে পারি একদম ফ্রিতে কয়েকটা মাত্র জেপিজির মাধ্যমে তাহলে চলুন দেখে নেওয়া যাক কী করে আমরা এটা করতে পারি তো ফার্স্টে আমরা গুগলে গিয়ে লিখব স্টেপ অ্যানিমেশন পিকচার ঠিক আছে এইটা লিখে আমরা যখন গুগলে সার্চ করব তখন আমাদের কিছু স্টেপ অ্যানিমেশনের পিকচার চলে আসবে আমরা সার্চ করলাম এখান থেকে আমরা ইমেজে গেলাম ইমেজে গিয়ে এরকম কিছু ইমেজ পাচ্ছি এর মধ্যে থেকে আমরা আমাদের যেটা পছন্দ সেটা আমরা চুজ করে নেব তো ধরে নিন এইটা পছন্দ হলো এটাতে আমি ক্লিক করলাম এটা বড় হয়ে খুললো তো দেখা যাক এর থেকেও ভালো কিছু আমরা পাই কি না হ্যাঁ এই নিচে এইটা মনে করুন এটা দেখতে খুবই ভালো লাগছে এইটাকে আমরা রাইট ক্লিক করে এখান থেকে সেভ ইমেজ অ্যাস করে আমরা সেভ করে নিলাম ঠিক আছে এটাতে আমরা ক্লিক করাতে এইটা ডাউনলোডের মধ্যে সেভ হচ্ছে আমরা সেভ করে নিলাম এইবারে আমরা ফোটোপিয়া একটা ফ্রি সফটওয়্যার যেটা ফটোশপের মতোই কাজ করে এটা আমরা খুলে নিলাম ফটোপিয়া খুলে গেল এবার ফটোপিয়াতে আমরা ওই ফটোটাকে ওপেন করব। কি করে করব মেনুতে গিয়ে ওপেনে ক্লিক করলাম করার পরে আমাদের কাছে চলে আসলো এবার আমরা আমাদের যে পিকচারটা ডাউনলোড করেছিলাম ওটা ওপেন করে নিলাম ওপেন হয়ে গেছে এইবারে আমরা সিলেকশান টুলের দ্বারা একটা বক্স তৈরি করব এমন একটা বক্স তৈরি করতে হবে যাতে প্রত্যেকটা স্টেপ যেন সেই বক্সের মধ্যে এঁটে যায় ঠিক আছে তো তার জন্য আমরা এখান থেকে টেনে এরকম একটা বক্স তৈরি করে দিলাম এইবারে আমাদেরকে একটু দেখে নিতে হবে যে এই বক্সটার মধ্যে প্রত্যেকটা স্টেপ আটছে না তাই আমরা একটু এটাকে মুভ করে দেখে নেব যে প্রত্যেকটাতে আটছে না এটা সব থেকে বড় স্টেপ আছে দেখা যাক এটা আটছে কি না হ্যাঁ এটা এঁটে গেছে এবং অন্য একটা দেখা যাক সেটা আটছে কি না এটার ওপর নিয়ে এসে দেখি এটা আটছে কি না হ্যাঁ এটাও ঠিক আছে এটাও হয়ে গেছে পাশেরটাতে দেখা যাক ওকে এটাও ঠিকঠাক আছে সুতরাং আমরা এই বক্সটা নিয়ে কাজ করলে আমাদের হয়ে যাবে তাহলে আমরা একদম প্রথম স্টেপটার মধ্যে নিয়ে চলে যাব তার আগে একটু দেখে নিই এটা ঠিক আসছে কি না ওকে এটাও ঠিক আসছে তো চলুন আমরা ফার্স্টের বক্সটাতে ফার্স্টের স্টেপটাতে নিয়ে চলে যাই বক্সটা এখান থেকে আমরা এই পিকচারটাকে তুলে নেব এডিটে গিয়ে আমরা কপি কপিতে ক্লিক করছি কপি করে নিচ্ছি ঠিক আছে কপি করে নিলাম করে নিয়ে এবার আমাদেরকে একটা নতুন বানাতে হবে নিউতে এসে ক্লিক করলাম নিউতে ক্লিক করলেই এখানে আপনি যা ইচ্ছা নাম দিতে পারেন আমি এখানে নাম দিয়ে দিচ্ছি জিরো ওয়ান ঠিক আছে ওকে এইবারে আমরা ক্রিয়েট করছি ক্রিয়েট করার পর যেটা হলো সেটাকে আমি এখানে পেস্ট করে দিলাম যেটা আমরা কপি করে এনেছিলাম ওটাকে আমরা পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়াতে এই স্টেপটা আমাদের চলে আসলো ওকে এইবারে আমরা আরেকটা স্টেপেতে আগাবো এই স্টেপটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখুন ল্যাচটা একটু ঢুকে যাচ্ছে ঠিক আছে কোনো ব্যাপার না আমরা ল্যাচটাকে পরে রিমুভ করে দেবো আগে এটাকে কপি করে নিই কপি করে নিয়ে আবার আগের ফাইলটায় গেলাম এই ফাইলটায় এসে আমরা এখানে আবার পেস্ট করে দিচ্ছি এবার যে এই এক্সট্রা যে ল্যাচটা দেখা যাচ্ছে এটা ঠিক আছে এটাকে আমরা ইরেজার টুল দিয়ে সিলেক্ট করে এখানে এসে কেটে দেবো তাহলে এটা ইরেজ হয়ে যাবে এখান থেকে বোঝা গেছে এইভাবে আমরা প্রত্যেকটা স্টেপকে কেটে নিলাম কেটে নিয়ে আমরা এইখানে রেখে দিয়েছি দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে আমরা নটা স্টেপকে কেটে নিয়েছি এই আট নম্বর এই সাত নম্বর ছ নম্বর এইভাবে আমি প্রত্যেকটা স্টেপকে কেটে নিয়েছি প্রত্যেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে বোঝা গেছে সব কটা আমাদের নেওয়া আছে এবার আমরা শুধু একটাকে রাখবো ফার্স্ট স্টেপটাকে রাখবো রেখে এখান থেকে ফাইল থেকে এক্সপোর্ট অ্যাস করব দিয়ে জেপিজি হিসাবে এটাকে এক্সপোর্ট করব সুতরাং আমাদেরকে বেছে নিতে হবে জেপিজি ঠিক আছে জেপিজিতে ক্লিক করলাম সুতরাং এটা এক্সপোর্ট হয়ে যাবে কি নামে হবে যে নামটা আমাদের রয়েছে ফাইলের সেটা হয়ে যাবে জিরো ওয়ান ঠিক আছে এটা সেভ হয়ে গেছে জিরো ওয়ান নামে আচ্ছা এইবারে আমরা এর যে ফাইল নেমটা আছে সেই ফাইল নেমটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি আর আমরা সেকেন্ড স্টেপটাকে খুলে নিয়েছি ফাইল নেমের ওপর যদি আপনি তিনবার ক্লিক করেন তাহলে চলে আসবে সেখানে আপনি জিরো ওয়ানটাকে জিরো টুতে কনভার্ট করে দিন ঠিক আছে আর আমরা স্টেপ টুটাকে অন করে নিয়েছি আবার আমরা একই স্টেপ করছি জেপিজি হিসাবে এটাকে এক্সপোর্ট করলাম এক্সপোর্ট করে ওকে করে দিলাম তাহলে এটা এক্সপোর্ট হয়ে গেল আবার পরের লেয়ারটা আমরা অন করে নিচ্ছি করে নিলাম আবার এই ফাইলটার ওপরে ট্রিপল ক্লিক করতে হবে হ্যাঁ এসে গেছে এবার আমরা জিরো টুটাকে জিরো থ্রি করে দিলাম নাম ঠিক আছে ওকে করলাম করে আবার একই প্রসেস আপনাকে ফাইল থেকে গিয়ে এক্সপোর্টে গিয়ে জেপিজি করে নিতে হবে ঠিক আছে প্রত্যেকটা আমরা ফাইলকে জেপিজি হিসাবে নিয়ে নিয়েছি প্রত্যেকটা স্টেপকে ঠিক আছে এখানে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা স্টেপ আমাদের নেওয়া হয়ে গেছে এইবার আমাদের আসল কাজ করতে হবে যে এই যে প্রত্যেকটা স্টেপকে নেওয়া হয়েছে এটাকে দিয়ে একটা অ্যানিমেটেড জিআইএফ আমরা কি করে তৈরি করব। ঠিক আছে তাহলে এবার আমাদেরকে অ্যানিমেটেড জিআইএফ তৈরি করতে হলে আর একটা সাইটে যেতে হবে সেই সাইটটার নাম হচ্ছে ইজেট e জিআইএফ তো সেই সাইটটায় আমরা যাব ঠিক আছে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমরা এখানে আসছি গুগলে এসে লিখছি ই জেড জিআইএফ আমি ডেসক্রিপশানে আপনাদেরকে এই লিঙ্কগুলো দিয়ে দেবো ফটোপিয়ার লিঙ্কও দিয়ে দেবো এবং এই সাইটটারও আমি লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে এই সাইটটা যখন খুললো তখন জিআইএফ মেকার বলে যে সেকেন্ড মেনুটা আছে এটার ওপর আপনি ক্লিক করবেন এটার ওপর ক্লিক করার পরে ওয়েট করতে হবে এটা খুলবার জন্য খুলে গেছে এইবারে আপনাকে করতে হবে সিলেক্ট ফাইলস ঠিক আছে যে জেপিজিগুলো আপনি নিয়েছিলেন এক থেকে নয় অবধি নাম দিয়ে সেগুলোকে সব সিরিয়াল ওয়াইজ সিলেক্ট করবেন একের পরে দুই দুইয়ের পরে তিন তিনের পরে চার চারের পরে পাঁচ এইভাবে নয় অবধি আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে ওপেন করে দেবেন ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে দেখিয়ে দেবে যে নটা ফাইল সিলেক্ট হয়ে গেছে এবার আপনি এটাকে আপলোড করে দেবেন আপলোড করার সঙ্গে সঙ্গে এখানে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা চলে এসছে দেখুন প্রত্যেকেই টোয়েন্টি সেকেন্ডের ডিলেতে রয়েছে এটাকে আমরা জিরো করব। এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে জিরো করে দিলাম ঠিক আছে জিরো করে দিয়ে আরেকটু নিচে আসবো আসলেই পরে মেক জিআইএফ রয়েছে এতে ক্লিক করলেই আপনার জিআইএফ রেডি হয়ে যাবে একটু সময় দিতে হবে এ দেখুন জিআইএফ রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটা এবার এটাকে আপনি সেভেতে ক্লিক করে সেভ করে নিলেই জিআইএফ আপনার মেশিনে চলে আসবে তাহলে এতটাই ইজি ছিল তো আপনারা দেখলেন বন্ধুরা আমরা অ্যানিমেটেড জিআইএফ কত সহজে তৈরি করতে পারি খালি কতকগুলো ফটোর মাধ্যমে জেপিজির মাধ্যমে আমরা চাইলে পরে একটা অ্যানিমেটেড জিআইএফ তৈরি করতে পারি তো এই জিনিসটা টোটালি আপনি ফ্রিতে তৈরি করতে পারেন আমি যে সমস্ত টুলসগুলো দেখালাম সেগুলো টোটালি ফ্রি এর জন্য আপনাকে কাউকে এক পয়সা দিতে হবে না এই কি যে আপনি যে গুগল থেকে ফটোটা চুজ করছেন সেটা অবশ্যই রয়্যালটি ফ্রি হতে হবে ঠিক আছে যদি আপনি আমাদের আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে চলে যাবেন চ্যানেলের নাম হচ্ছে কলকাতা কোরার ক্লাব এবং আপনি সেখানে ভিডিওতে গিয়ে আরও অনেক ভিডিও দেখতে পেয়ে যাবেন আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে যেতে হলে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে এবং পাশে বেল আইকন পাবেন সেটাতেও ক্লিক করে দেবেন যাতে ইন ফিউচার আমার তোলা প্রত্যেকটা ভিডিও আপনার কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশান চলে যায় এবং আপনি দেখে নিতে পারেন তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন খুব ভালো থাকবেন টাটা